feeling you're doing the day You're going to be my day Oh, you're going to be my day Oh, you're going to be my day যারা তাদের হয়ে নিজেদের বিয়ে সর্বদালো পবিত্র তোমাকে চাই আমার চাই সে Vamos, vamos,